hello guys welcome to our channel the serious bongs তো আজকে আমার সঙ্গে হচ্ছে রয়েছে মিস্টার আবির দত্ত আমাদের চ্যানেলের নতুন মেম্বার ও আজকে কিছু বলতে চাই আপনাদের ওই যে ও ইন্ট্রোডিউস করিয়ে দিলাম আপনাদেরকে আবির এ হচ্ছে অডিয়েন্স আমাদের তো কিছু বলার আছে তোমার কি বলার আছে বলো এত হাসছো কেন তুমি আর এত হাসলে কি করে হয় কিছু বলো কি বলতে চাও তুমি বলো hi hi hi hi hi hi hi তো তোমার এই আমাদের নতুন মেম্বার কেমন লাগছে মানে আমাদের নতুন চ্যানেলে এসে কীরকম লাগছে বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো কী বলতে চাইছো তুমি কিছু কি বলবে কি বলবে বলো কি বল কিছু বলবে না এতদিন পর তুমি গেলে আমাদের চ্যানেলে হ্যাঁ <laughs> তো কিছু বলার নেই তো তোমার তাহলে আমি এখানে ব্লগ শেষ দেবো সবাইকে হাই বলে দাও হাই হাই হাই তো এরপরের ব্লগগুলোতে ও আমাদের সঙ্গে আসতে চলেছে আজকে ইন্ট্রোডিউ ইন্ট্রোডাকশান ভিডিও ছিল এটা আবির আবির কী হলো তোমার মন খারাপ ওই আপনার মুখ এদিকে তাক ওই দেখো ওই দেখো ক্যামেরার দিকে তাকাও হ্যাঁ সবাইকে হাই বলে দাও হাই বলো হাই হাই হাই হাই ঠিক আছে গাইজ তাহলে পরে আবার নতুন ব্লগে ওর সঙ্গে দেখা হবে আজকে নতুন মেম্বার ইন্ট্রোডিউস করানো হলো আমাদের চ্যানেল বাই